হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কামিং স্যাট ইউজার যারা রয়েছেন বিশেষ করে মোবাইল ইউজার যারা আপনাদের জন্য দুটো খুব ভালো সুখবর রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সুখবর দুটো যদি আপনাদেরকে পেতে হয় এবং এই সুখবর নিয়ে যদি আপনাদেরকে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হয় এগিয়ে যেতে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং সেই সাথে সাথে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে আমি আমার কামিং চ্যাটের ওয়ালেটটা ওপেন করেছি এখানে এস বিটিসি নামক একটা ওয়ালেট রয়েছে এই এস বিটিসি এখানে আমার কিছু ব্যালেন্স আছে যেটা হচ্ছে zero point five seven one আপনাদের যদি কারো এই এস বিটিসি ওয়ালেটটা ফাঁকা থেকে থাকে এটা আপনারা কি করে দেখবেন এস বিটিসিটা সেটা হচ্ছে প্রথমে আপনারা এই ডান পাশে যাবেন এখানে ক্লিক করবেন সাইনেট একটা ওয়ালেট আছে একেবারে নিচে সাইনেট ওয়ালেটে যখন ক্লিক করে দিবেন আপনাদের সামনে সাইনেট ওপেন হয়ে যাবে এবং সেটাই হচ্ছে সাইনেট ওয়ালেটটাই হচ্ছে কামিং চ্যাটের সাইনেট ওয়ালেটই হচ্ছে এসবিটিসি তো এসবিটিসি এই আপনার এই ব্যালেন্সটা যদি ফাঁকা থেকে থাকে তাহলে এখানে কি করে আপনারা এসবিটিসি অ্যাসেট জমা করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপস থেকে আপনারা এসবিটিসি ক্লেম করতে পারবেন তো তার আগে আমি দেখিয়ে আসি যে যে দুটো সুখবর আপনাদেরকে দিতে চেয়েছি সুখবর দুটো কি তার আগে একটা অনুরোধ ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে লাইক করতে খুব বেশি সময় এবং পয়সা শ্রম কোনোটাই লাগবে না শুধু একটা লাইক করে দিবেন কারণ আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে রেডি করে নিয়ে আসতে বেশ মানসিক পরিশ্রম এবং সাথে সাথে আরও কিছু ক্রিয়েটিভিটির প্রয়োজন হয় যেটা করতে দেখা যায় যে যেটার জন্য আমি আপনাদের কাছে একটা লাইক আশা করতেই পারি তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে সাথে যারা নতুন ইউজার রয়েছেন যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে দিবেন যাতে পরবর্তী আপলোডকৃত সমস্ত ভিডিও নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর সেই সাথে সাথে সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেই সাথে সাথে টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে অনলাইন ইনকাম সংক্রান্ত চাইলে সেটাতেও যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে দুটো সুখবর আমি আপনাদেরকে দিতে চেয়েছি সেটার জন্য চলে যাব কামিং চ্যাটের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি দুটো প্রশ্ন তাদেরকে করেছিলাম আপনারা দুটো প্রশ্ন একটু ভালো করে দেখুন এখানে লেখা আছে when KCEX can listed in other exchange এটা আমি তাদেরকে লিখেছিলাম অর্থাৎ কেস এক্স কখন অন্য এক্সচেঞ্জগুলোতে লিস্টেড হতে পারে অন্য এক্সচেঞ্জ বলেছি আমি এই জন্যে যে এখন কামিং চ্যাটের নিজস্ব সোয়াপ রয়েছে নিজস্ব এক্সচেঞ্জ রয়েছে যেটা হচ্ছে সো সোয়াপ সেটা শুধু যারা কামিং চ্যাট ডেস্কটপে অথবা কম্পিউটারে ব্যবহার করছে তারা এটাকে ব্যবহার করতে পারছে কিন্তু সেখানে কেস এক্সের প্রাইস অনেক কম যখনই কেস এক্স অন্য কোনো ওয়ালেটে সরি অন্য কোনো এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন এটার প্রাইস বেড়ে যাবে আমরা এখান থেকে প্রফিট বুক করতে পারবো সেই চিন্তা থেকে আমি লিস্টেড করেছিলাম জিজ্ঞেস করেছিলাম এবং যদি এটা অন্য কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যায় আমরা ইজিলি এটাকে সেল করতে পারবো তো এখানে তারা আমাকে উত্তর দিয়েছে এই যে উত্তরটা আমি এটা একটু বড় করে স্ক্রিনে দেখাবো আপনারা পড়ে নেবেন এখানে লিখেছে we need to list SoSwap on CoinMarketCap and CoinGecko firstly বলেছে যে আমাদের আগে হচ্ছে সোসো আপটাকে কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গিকোতে প্রথমে লিস্টেড করতে হবে সোসো আপকে লিস্টেড করবে then we will list up on CEX তারপরে হচ্ছে সিইএক্সে e লিস্টেড করবে then first on will be Hotbit the key of all this is to get SoSwap listed on CoinMarketCap first বলেছে তারপর আমরা হটবিটে লিস্টেড করব কিন্তু এই সব কিছুর মূলে রয়েছে সোসো অফকে কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড করা so that KCEX and SoSwap would gradually be discovered বলেছে যে সোসোয়াপ এবং কেসেক্স আশা করা যাচ্ছে যে খুব দ্রুত মানে এটা প্রকাশিত হবে অর্থাৎ লিস্টেড হতে পারে KCEX can also be listed on Hotbit কেসেক্সও হটবিটে লিস্টেড হবে শুধু সোসোয়াপ নয় সোসোয়াপকে তো তারা লিস্টেড করবেই সেই সাথে সাথে কেএসএক্সও লিস্টেড হতে পারে হটবিটে আপনারা জানেন যারা ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করেন হটবিট খুব ভালো একটা এক্সচেঞ্জ যদি লিস্টেড হয় অনেক ভালো প্রাইস হবে এবং আমরা এখান থেকে সেল করতে পারবো দেন আর একটা প্রশ্ন আমি তাদেরকে করেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন when SoSwap mobile version launched মানে সোসোয়াপের যে মোবাইল ভার্সনটা আছে সেটা কখন লঞ্চ হতে পারে এখন আমরা জানি যে সোসোয়াপ লঞ্চ হয়েছে কিন্তু সেটা কম্পিউটার ভার্সন কম্পিউটারে ব্যবহার করা যাচ্ছে নানা নানাভাবে পোলকারট এক্সটেনশন অ্যাড করতে হচ্ছে তারপরে মেটামার মেটাভার্স এক্সটেনশন অ্যাড করতে হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে সোসোয়াপকে ইউজ করা যাচ্ছে কিন্তু মোবাইলে কখন ইউজ করা যাবে এটা আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম তারা নিচে আমাকে এটার অ্যান্সারও দিয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে তারা লিখেছে it is axis that user will be able to see SoSwap on their mobile phones in May বলেছে এটা আশা করা যাচ্ছে যে মে মাসেই অর্থাৎ যে মাসটা চলছে এখন এই মাসেই সোসোয়াপ যারা মোবাইল ইউজার রয়েছে তারা সোসোয়াপ ব্যবহার করতে পারবে তো আমরা দেখি সামনের দিনে কি হয় আমরা আশা ধরে রাখি আশা করছি যে কামিকাটার যা প্রোগ্রেস দেখা যাচ্ছে আশা করছি যে মেতে হয়তো সোসোয়াপটা মোবাইল ভার্সন আসতে পারে না আসলেও সামনের মাসে জুনে যদিও তারা বলেছে মেতে মেতে ইনকেস মিস হলেও জুনে হয়তো এটা আমরা দেখতে পাবো তো এই ছিল মোটামুটি দুটো আপডেট আশা করছি যে আপডেট দুটো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এসবিটিসি ওয়ালেটে কি করে আপনারা এসবিটিসি ক্লেম করবেন তার জন্য আপনাদেরকে জেটের অ্যাপে চলে আসতে হবে এবং আপনাকে আপনার এসবিটিসি ওয়ালেট ওপেন করতে হবে ওপেন করার পরে এখান থেকে রিসিভে ক্লিক করে আমরা এসবিটিসি যে অ্যাড্রেসটা রয়েছে রিসিভ অ্যাড্রেস এটাকে কপি করে নিব দেন চলে যাব এই যে নিচে লেখা আছে মেটা এই মেটাতে আমরা ক্লিক করে দিব মেটা মেটাতে ক্লিক করার পরে এখানে এস বিটিসি ফাঁসুট লেখা আছে গিবয় অপশনের মধ্যে এই যে গিবওয়ে অপশনটা এর মধ্যে এস বিটিসি ফাঁসুট লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন এটা ওপেন হয়ে গেলে প্রথম আমাদেরকে একটা সক দিবে পূরণ করার জন্য একটা ঘর দিবে এখানে যে অ্যাড্রেসটা আপনি কপি করছেন সেটাকে পেস্ট করতে হবে এবং নিচে আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে এই অ্যামাউন্টটা হতে হবে zero point four time zero on থেকে zero point two time zero on আবার বলছি এখানে উপরে লেখা আছে তবু আমি বলে দিচ্ছি এখানে যে অ্যামাউন্ট আপনি দেবেন এটা দেবেন zero point four time zero on থেকে zero point two time zero on আমি যদি আর একটু ভালো করে বুঝাই zero point two time zero on থেকে zero point four time zero on পর্যন্ত এর মধ্যে যে কোনো সংখ্যা আপনি দিতে পারেন আমি সর্বোচ্চটা এখানে দেই সাধারণত zero point two time zero on দেন এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এই বক্সটাতে বসাতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি প্রথমে আমি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছি অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিলাম দেন আমি এখানে অ্যামাউন্টটা লিখলাম কি পরিমাণ এস বিটিসি আমি এখান থেকে ক্লেম করতে চাই zero point two time zero on তার আগে একটা কথা বলে নিই বিটিসি কিন্তু প্রথম যখন এসবিটিসি গিবওয়ে শুরু হয়েছিল তখন কিন্তু জিরো পয়েন্ট অন এসবিটিসি করে দেওয়া হচ্ছিল প্রত্যেক দিন সেটাকে কমিয়ে কিন্তু এখন সর্বোচ্চ zero point two time zero অনে নিয়ে আসা হয়েছে তো এখনই যদি আপনারা ক্লেম করা না শুরু করেন পরবর্তীতে হয়তো এই সুযোগটা হারাতে পারেন আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি zero point two time zero on এবার নিচে আমি ক্যাপচাটা দিয়ে দেবো এখানে ভালো করে দেখে ক্যাপচাটা ফিল আপ করবেন কারণ ক্যাপচা ফিল আপ সঠিক না হলে এখান থেকে ক্লেম হবে না এরপরে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে যদি আপনার ক্যাপচা ফিল আপ সঠিক থাকে এখানে প্রসেসিং লেখা আসবে আর যদি ক্যাপচা ভুল হয় এখানে ইনভ্যালিড ক্যাপচা আসবে ক্যাপচা আবার ফিল আপ করবেন এখানে একটু অপেক্ষা করতে হবে এখানে একটু সময় বেশি লাগে এই সময়টা আমরা এখানে অপেক্ষা করব আপনারা অপেক্ষা করবেন আপনার ক্লেম যখন সাকসেসফুল হয়ে যাবে এখানে লিখে দিবে payment of zero point two time zero on BTC বলছে যে এটা আমাদের ওয়ালেটে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা এটা এখনই আমাদের ওয়ালেটে হয়তো দেখতে পাবো না এটা কিছু সময় লাগবে আমি তবে একটু দেখে আসতে চাই এখানে দেখুন zero point five seven one আছে আমার এখানে zero point two time zero one যদি আমি পাই তাহলে আমার হবে zero point five seven two এটা কিছুক্ষণের মধ্যে আমার ওয়ালেটে যুক্ত হয়ে যাবে আপনাদেরও নিশ্চয়ই হয়ে যাবে কোনো ভুল নেই আপনারা করে দেখতে পারেন এবং কন্টিনিউ রাখুন আর যারা এখনও কামিং চ্যাট অ্যাপস ইনস্টল করেননি আপনার মোবাইলে আপনারা ইনস্টল করে কাজ করতে পারেন নতুনদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে কামিং চ্যাটে কিভাবে আপনারা জয়েন করবেন সেটা আমি একটা ভিডিও আকারে পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয় আমি দেওয়ার চেষ্টা করবো এবং কামিং চ্যাটে যুক্ত হওয়ার জন্য নতুন যারা যুক্ত হতে চান তাদের জন্য লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে লিঙ্ক নিয়ে আপনারা যুক্ত হতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন